সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের গিগ ডেসক্রিপশন টাইটেল ইমেজ এবং প্রাইসিং চেঞ্জ করা যাবে কিনা এটা নিয়ে তো আমাদের অনেকেই যারা নতুন সেলার আছে তারা প্রশ্ন করে থাকে প্রায় প্রায় যে আমাদের আমাদের গিগ ডেসক্রিপশন প্রাইসিং টাইটেল এগুলো কি চেঞ্জ করা যাবে কিনা এটা এটা কতদিন পর পর করতে হবে এটা সমস্ত কিছু আজকের ক্লাসের ভিতরে থাকবে কেননা কারণ আমরা যারা এখানে আসি মোটামুটি এই ধরনের কাজ আমাদের কম বেশি সবারই করতে হয় আর এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে এখানে মোটামুটি সবাই যেন একটু আইডিয়া পেয়ে যায় যার মাধ্যমে তারা কিছু না কিছু শিখতে পারবে এবং তাদের ফাইবার মার্কেট প্লেসে কাজে লাগাতে পারবে তো আমরা আসি আমরা যদি কয়েকটা ঘিক আমি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি বলবো যে এটা কতদিন পর পর গিকের ইমেজ ব্যানার চেঞ্জ করলে বেটার হয় এবং সমস্ত কিছু এখানে থাকতেছে আপনাদের জন্য তো আমি কিছু আপনাদেরকে গিকগুলো দেখাচ্ছি ধরেন একটা গিক এখানে আছে Facebook creative Facebook and Instagram ad campaign মোটামুটি তিনটা অর্ডার চলতেছে টপ পিলিটের সেলার আপনার আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরের দিকে দেখেন create zero penny Facebook ad Instagram campaign এটার সাথে কিন্তু এটা মিল নাই টাইটেলটার সাথে ই মিল নাই তার মানে কি তার আগে একটা টাইটেল ছিল ঠিক আছে আগে একটা টাইটেল ছিল তারপরে তিনি পরবর্তীতে এই টাইটেলটা ইউজ করছে এবং তার আগে একটা ইমেজ ছিল ওকে এবার সেকেন্ডটা যদি আমি দেখে এবার এটাতে আপনার মনে করেন এটা আপনি যদি এখানে দেখে ফার্স্ট পজিশনে দেখেন এই গিকটা আছে কিনা আমি এটাও দেখাবো সমস্যা নাই তো তখন ধরুন সেকেন্ড আরেকটা যদি দেখায় I will set up effective Facebook ad campaign Instagram ad campaign ইত্যাদি তো এখানে দেখেন কি লেখা সেট আপ ফেসবুক ওকে এখানে কিন্তু সেট আপ ফেসবুকের কথা নাই এখানে ইফেক্টিভ আছে ওকে অ্যান্ড অ্যান্ড এখানে কিন্তু অ্যান্ডের কথা উল্লেখ নাই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন শেষ তার মানে আগে তার টাইটেলটা ছিল এটা পরবর্তীতে টাইটেল করছে হচ্ছে এটা এখন অর্ডার চলতেছে এই গিকটা ফার্স্ট পজিশনে আছে এটা যদি দেখেন এই যে এটা হচ্ছে কি দেখেন ফার্স্ট পজিশনে আছে পাঁচচল্লিশ হাজার ছাব্বিশের ভিতরে এবার এটা আমি দেখাইলাম এবার সেকেন্ডটাতে যদি দেখাই আমি এখানে পাঁচটা অর্ডার চলতেছে বর্তমানে তার যদি আমরা ইয়াদের set up and set up and manage your Shopify Facebook and Instagram ad campaign এটা কিন্তু তার মেন টাইটেল ছিল আগে যখন তিনি গিক পাবলিশ করছিল তখন কিন্তু তারপরে দেখেন কী করছে set up and manage your Facebook and Instagram ad campaign কিন্তু মিল নাই কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় শপিফাই নেই তার মানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এইটা এই কাজটা করছে তিনি টাইটেলটা চেঞ্জ করছে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলছে ধরেন এখানেও দেখেন স্যাম একই কাহিনী করছে এগুলো গিক কিন্তু এখানে আছে ফার্স্ট পজিশনে সবগুলো আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে টাইটেলটা চেঞ্জ করা যায় এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আপনি চাইলে ক্যাটাগরিটাও চেঞ্জ করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কখন এই গিকের ব্যানার বা টেক্সটগুলো চেঞ্জ করবেন তো এখানে আপনাদের প্রশ্নটা আমি যদি উত্তর দেই এখানে সব কিছু চেঞ্জ করা যায় সব কিছু চেঞ্জ করতে পারবেন কিন্তু সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যখন গিক র্যাঙ্কিংয়ে থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বার পজিশনে থাকবে তখন আপনি গিকের ইমেজ ব্যানার টাইটেল ট্যাগ কোনো কিছু চেঞ্জ করবেন না চেঞ্জ করলে কি হবে আপনার র্যাঙ্কিংটা চলে যাবে দেন লাস্টের পজিশনে চলে যেতে পারেন দুর্ভাগ্যবশত ঠিক আছে তো এবার কারো কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসে চেঞ্জ করার পরে হয় ইফেক্টিভ হলে মানুষ ক্লিক করবে এরকম কিন্তু যদি র্যাঙ্কিং অবস্থায় এটা থাকে যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি ডস খেতে পারেন বা প্রবলেমে পড়তে পারেন সেক্ষেত্রে আপনার গিকগুলো র্যাঙ্ক নাও করতে পারে বা আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টরটা পিছনে দিয়ে দিতে পারে পরবর্তীতে উঠে আসা একটু অনেক টাফলি হয়ে যায় মাস দুই মাস তিন মাস সময় লাগে তো আপনি যখন র্যাঙ্কিংয়ে থাকবেন মাস্ট আপনি এটা চেঞ্জ করার ট্রাই করবেন না যদি আপনার র্যাঙ্কিং না থাকে সেক্ষেত্রে আপনার ইমেজগুলো চেঞ্জ করতে পারেন টাইটেল চেঞ্জ করতে পারেন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন প্রাইসিং চেঞ্জ করতে পারেন কিছু যায় আসুন আরেকটা জিনিস আমি বলি চেঞ্জ করার সময় অবশ্যই গিকটা আপনি পজ করবেন না ক্লিয়ার পজ করলে কিন্তু আপনার গিকটা ফ্যাক্টর থেকে মানে সরি এই ফাইবারের যে অ্যালগোরিদম আছে তার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল মানে তারা যে সিস্টেমটা আছে সে সিস্টেমটার থেকে টোটাল কথা হলে পস হয়ে গেলে সেটা সম্পূর্ণ হাইট হয়ে গেল আপনার গিকটা তো সেক্ষেত্রে ফাইবার নতুন গিকের আন্ডারে ফালাবে আপনাকে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পস না করে পস না করে আপনি লাইভে থাকা অবস্থায় লাইভে থাকা অবস্থায় বলতে ধরেন আপনার গিক অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি চেঞ্জ করবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না দেন আপনার কোনো প্রবলেম হবে না আপনার র্যাঙ্কিংয়ের দিকটাও পিছনে যাবে না আর সর্বোচ্চ তিন মাস পর পর আপনি চাইলে আপনার গিকের ইমেজ ব্যানার প্রাইসিং সব কিছু চেঞ্জ করতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে আগের যে ক্লায়েন্টগুলো থাকে বা আপনার গিকগুলো দেখার পরে তার পছন্দ হয় নাই যদি আপনি পরবর্তীতে ব্যানার টাইটেল গিকের প্রাইসিং এগুলো চেঞ্জ করেন তার কাছে কিন্তু নতুন একটা ব্যানার শো হবে বিদায় তিনি কিন্তু দেখতে পারবে যে এই এই ব্যানারটা এই সার্ভিসটা আমার কাছে নতুন মনে হচ্ছে এই সার্ভিসটা আমি আগে দেখি নাই কিন্তু তিনি কিন্তু দেখছে কিন্তু তার কাছে সব কিছু নতুন বা ইউনিক মনে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার পাওয়ার বা ক্লিক পাওয়ার একটা সম্ভাবনা থাকে ধরেন আপনার একটা ক্লায়েন্টে আপনার এই ডেসক্রিপশনটা পড়ছে বা ইমেজটা দেখছে দেখে কিন্তু তার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আমি এটা তো অর্ডার করি না এটা আমার কাছে ভালো লাগে নাই তো আমি আরেকটা তো অর্ডার করছি পরবর্তীতে কিন্তু যখন অর্ডার করবো অন্য সেটা অর্ডার করবে কিন্তু আপনারটা কিন্তু আর অর্ডার করবে না কারণ আপনারটা দেখা হয়ে গেছে তার বোঝা হয়ে গেছে তার আইডিয়া যদি আপনার ইমেজটা চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়ে গেল তিনি এখানে বুঝতে পারতেছে না যে এটা কোন সার্ভিস বা কার সার্ভিস এটা এর আগে দেখছে কিনা বা টাইটেলটা দেখছে কিনা ঠিক আছে কারোর প্রোফাইল কিন্তু মুখস্থ করে রাখে না কেউ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখানে আপনাকে যদি আপনি সবই চেঞ্জ করতে পারবেন পাশাপাশি আমি যেটা বললাম অবশ্যই লাইভে থাকা অবস্থায় চেঞ্জ করবেন তাহলে আপনার র্যাঙ্কিংটা কিছুটা হলেও উপকারে আসবে কিন্তু আপনি যদি পজ করেন পজ করে যদি এটা এডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কিংটা চলে যাবে একদমই চলে যাবে তারপরে আবার উঠে আসবে একটা সময় কিন্তু আমার মনে হয় এটা করা বেটার হবে আর অবশ্যই তিন মাস পর পর চেঞ্জ করা বেটার যদিও আমি নিজেও মাঝে মাঝে চেঞ্জ করি আবার কত কত গিক আমার কাছে খুব ভালো লাগে ওইটার ব্যানার চেঞ্জ করি না আমি একটা আমার এমন একটা গিক আছে যেটা আমি আজকে দুই বছর ধরে বা এক বছর ধরে ইউজ করতেছি আমাদের চেঞ্জ করি নাই আবার বাকিগুলো অন্য অ্যাকাউন্টের সমস্ত গিকগুলো কিন্তু আমি চেঞ্জ করি কন্টিনিউ চেঞ্জ করি ধরেন আগে আমার অর্গানিক প্রমোশন ছিল সেটা আমি এখন অ্যাড ক্যাম্পেইনে কনভার্ট করে ফেলছি সমস্যা হবে না এগুলোতে কোনো সমস্যা হয় না তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে প্রাইসিং ডেসক্রিপশন টাইটেল এবং ইকেমএস চেঞ্জ করা যাবে সেটা কিভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিলাম তো আশা করি আপনি এইভাবে কাজ করলে আপনি ফাইবারের ভিতর টিকে থাকতে পারবেন এবং সব কিছু চেঞ্জ করতে পারবেন এটা শুধু জাস্ট নিউ সেলারদের জন্য যারা নতুন ফাইবারে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হলো এটা জানা থাকা কারণ এটা অনেকেই প্রশ্ন করে আসলে এই বিষয়গুলো জানে না তো আমি মোটামুটি এই কনসেপ্টটা আপনাদেরকে মোটামুটি পরিপূর্ণভাবে বলে দিলাম ইনশাল্লাহ আপনারা এভাবে কাজ করলে মোটামুটি র্যাঙ্কিং ধরে রাখতে পারবেন আর র্যাঙ্কিং ধরার কিছু মেথড আছে আজকে ক্লাসের ভিতর নাই বলি আস্তে আস্তে সবই জানতে পারবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে